ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল তারা মহামানুষ তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি যদি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্যরা নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান জাহান্নামি এই টেনশনে তো ঘুম আসে না আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ করি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের